হ্যালো অপূর্ব হ্যাঁ আমরা রাস্তার মধ্যে আছি আমরা আর কি আমি ওই করিম ভাই একসাথে আমরা দুজন হ্যাঁ আমরা রাস্তাতে আছি আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে পূজা যাওয়ার সময় আমরা যদি দিক দিয়ে আসি তাহলে ওই চেঞ্জটা নিয়ে দোস্ত কোথায় যাচ্ছ কি অবস্থা কেমন আছো ভালো কোথায় যাচ্ছো দোস্ত যাচ্ছি পূজা যাচ্ছি আর কি কিসের পূজা আমাকে অপূর্ব কল দিছিল না অপূর্ব আছে না ও কল দিছে বুঝছো পূজা যাওয়ার জন্য এখন ওখানে যাচ্ছি আর কি কিরে দোস্ত তুই মুসলমান হয়ে কিরকম পূজা যাইতেছ পূজা যাবো না বন্ধু মানুষ না ওদের উৎসবে আমরা কেন যাবো বল অপূর্ব বন্ধু মানুষ দাওয়াত দিছে বেটা যাইতে হবে না বেটা তো বন্ধু মানুষ দাওয়াত দিছে আচ্ছা ওটা আমরা ওরা উৎসব করতেছে ওরা আনন্দ করতেছে সেটা তো আমাদের ধর্মে নাই শুন তাদের ধর্ম তারা পালন করবে ঠিক আছে আমরা জাস্ট ফ্যান মানুষ যাব আমরা মজা মজ মাস্তি করবো ওখানে মজা করব আমরা আমরা এক জায়গায় থাকবো ঠিক আছে আমরা তো ওদের ধর্ম পালন করতেছি না ওদের উৎসবে আমরা আনন্দ করাটা আমাদের জন্য পরিপূর্ণ হারাম আমরা আমরা দুজন বন্ধু মানুষ আমাদেরকে দাওয়াত দিচ্ছে আমরা যাব জাস্ট আমরা মজা করব ঠিক আছে ওদের ধর্ম ওরা এক সাইডে পালন করবে আমরা এক জায়গায় থাকবো আমরা জাস্ট খানা টানা খেয়ে একটু পার্টি টাটি করে চলে আসবো ওখান থেকে আচ্ছা তুই বলতেছ আনন্দ করবি ঠিক আছে তো আনন্দের জন্য যে আমাদের ধর্মের মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না তো সেটা কিভাবে হবে কিভাবে ধর্মের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে এই যে তুই ভুলে গেছস না না এটা ভুলে যাওয়া না ধর্ম যার যার উৎসব সবার কীভাবে হবে ওদের ধর্ম ওদের উৎসব এটা এটা আমাদের ধর্ম না আমাদের ধর্মের মধ্যে যেগুলো উৎসব আছে সেগুলো আমাদের জন্য ওদের ধর্মের উৎসব ওদের কাছে তাই না মানুষ দাওয়াত দিছে আমরা যাচ্ছি তুই যদি যেতে চাস আমাদের সাথে চল আর না হলে তুই না যাই তুই তোর কাছে যা আমরা আমাদের কাছে যাচ্ছি না ভাই আমার তো যাওয়া সম্ভব না কারণ মুসলমান হিসেবে আর তুই আমার বন্ধু বন্ধু হিসেবে যতটুকু বোঝানোর দরকার আমি তোকে বুঝাইছি যে এটা ওখানে না যাওয়াটা আমাদের জন্য ভালো আর যদি তুই এখন যাস তো তুই আমার কথা না শুনে যাইলে তো এখন আমি কি আদা আচ্ছা বন্ধু দাওয়াত দিছ আমি বন্ধু দাওয়াত যাচ্ছি এটা যে বিষয়টা ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে ওটা শুধু ভিডিওর মধ্যেই না বাস্তব ক্ষেত্রে চিন্তা করলে দেখলে দেখা যায় যে সমাজের মধ্যে বিভিন্ন গ্রামে বা নিজ গ্রামে বিভিন্ন ধর্মের বন্ধুবান্ধব থাকতে পারে আমাদের তো তারা আমাদের তাদের উৎসবে দাওয়াত করে আমরাও ওদেরকে নিজেদের উৎসবে দাওয়াত করি তো ওরা আমাদের দাওয়াত করছে এই বলে আমাদের ওইখানে যাইতে হবে তেমন তো কথা না আমাদের ধর্মের দিক দিয়ে খেয়াল করলে দেখা যায় ওদের পূজা বা ওদের বিভিন্ন উৎসবগুলো আমাদের ধর্ম সমর্থন করে না ওখানে তো আমাদের ধর্মের মধ্যে সম্পূর্ণ হারাম বলা হয়েছে আবার অনেকে এটা মনে করে যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা না আসলে আমরা যখন আমাদের নিজেদের উৎসব যেগুলো আছে ইসলাম ধর্মে ওগুলোর মধ্যে যখন আমাদের হিন্দু ভাই অথবা হিন্দু বন্ধুবান্ধব যা আছে ওদেরকে যখন দাওয়াত করি ওরা তখন আমাদের উৎসবের মধ্যে আসে না কেননা ওরা ধর্ম ওরা নিজেদের ধর্মের খাতিরে আমাদের উৎসবের মধ্যে আসে না কিন্তু কিছু মুসলমান ভাইয়েরা আছে ওরা এটা মানতে চাই না যে এই বিধর্মীদের অন্যান্য ধর্মীয় উৎসবের মধ্যে আমাদের জন্য যাওয়া ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ বা হারাম করা হয়েছে তো আমাদের যে উৎসবগুলো আছে ইসলাম ধর্মের যে উৎসবগুলো আছে ওগুলাই আমরা পালন করতে পারবো অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে ওগুলো আমাদের জন্য সম্পূর্ণ হারাম তো ভিউয়ার্স কথা এতটুকুই আমরা এতটুকুই খেয়াল রাখবো যে আমরা নিজেরাও বিধর্মীদের উৎসবে যাব না এবং আশপাশে যারা আমাদের ভাই বন্ধু বান্ধব যারা যায় ওদেরকেও বোঝাবো যে বিধর্মীদের উৎসবে যাওয়া আমাদের জন্য সম্পূর্ণ ইসলামে হারাম করা হয়েছে আল্লাহ তালা যেন আমাদের এই বিষয়টা বোঝার তৌফিক দান করে তো বিওয়ার্স কথা যতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম